থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সলাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি যিনি নিজে আল্লাহ রাবুল আলমিনের কাছে তওবা করতেন ইস্তেকফার করতেন ক্ষমা চাইতেন মাপ চাইতেন এবং চব্বিশটি ঘন্টার মধ্যে তিনি একশো বার করে বা সত্তর বার করে আল্লাহ রাবুল আলমিনের কাছে মাপ চাইতেন যে নবীকে আল্লাহ তার জীবনের আগের পরে সমস্ত গুণা মাফ করার পরেও তিনি বারবার তবা করতেন উম্মতকে শিখিয়েছেন এর মাধ্যমে সেই নবীর প্রতি কেয়ামত পর্যন্ত সালাত এবং সালাম নাজিল হোক আল্লাহম্মা বারিক আলাই সম্মানিত উপস্থিতি আজকের আলোচ্য বিষয় হচ্ছে তওবা ইস্তেকফারের উপকারিতা তওবা সম্পর্কে আমার একটি আলোচনা আছে কিন্তু তওবা ইস্তেকফার উপকারিতা সম্পর্কে আলোচনা নেই প্রয়োজন মনে করলাম যে এই বিষয়টা একটু বিস্তারিত আলোচনা করি কারণ তওবা ইস্তেকফার কখন করবেন কিভাবে করবেন এগুলো আলোচনা আছে কি তবা ইস্তেকফার করলে এতে লাভ কি হবে কি উপকার হবে কি ফায়দা হবে কেন বা আমরা আল্লাহর কাছে মাপ চাইব এই বিষয়টা ইনশাল্লাহ আজকে আলোচনা হবে মা তৌফিক ইল্লা বিল্লা আলাইহে তবাক্কাল তো হে উনিব আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করি তিনি আমাদেরকে যেন বেশি বেশি করে তার কাছে নিজের গুনাহের জন্য অনুতপ্ত হয়ে মাপ চাওয়ার ক্ষমা চাওয়ার তৌফিক দান করেন আল্লাহ আমিন সময় তো উপস্থিতি তাওবা শব্দের অর্থ হচ্ছে তাবা তাওবা তাওবাতান মানে রাজা আয়ার জেওর মানে ফিরে আসা প্রত্যাবর্তন করা একজন বান্দা গুনা করার পরে পাপ অন্যায় করার পরে ফিরে আসবে গুনাগুলিকে ছেড়ে দিয়ে আল্লাহ রাবুল আলমিনের দরবারে আল্লাহ রাবুল আলমিনকে বলবে যে আল্লাহ আমি পাপ গুনা করেছিলাম আমি এগুলো ছেড়ে দিলাম তোমার কাছে ফিরে এসে যে তুমি মাফ করো এর নাম হচ্ছে তাওবা তাওবা তুব তাওবা আর ইস্তেকফারের অর্থ হচ্ছে তলাবুল মগ ফেরা তলাবুল মগ ফেরা মানে ক্ষমা চাওয়া তলব মানে চাওয়া তলব মানে দরখাস্ত বহু রকমের অর্থ তলবের আছে তো তলাবুল মগ ফেরা মানে ক্ষমা চাওয়া আর এই ক্ষমা চাইতে হবে আল্লাহ রাবুল আলমিনের কাছে আপনি যখন পাপ করেছেন অন্যায় করেছেন যা কিছু করেছেন ভুলবশত হোক বা ইচ্ছাকৃত হোক বা জেনে শুনে হোক অথবা যে কোনোভাবে পাপ হয়ে গেছে মানুষের হয়েতে হতেই পারে তো আপনার উচিত হবে যে আল্লাহ রাবুল আলমিনের কাছে ক্ষমা চাওয়া তার কাছে ফিরে আসা যে আল্লাহ আমি এই গুণাটা করেছিলাম আমি নিজে লজ্জিত হলাম এই গুণাটা ছেড়ে দিলাম এবং ভবিষ্যতে আমি গুণহার করব আল্লাহ তুমি আমাকে মাফ করো তুমি গাফার তুমি অতি ক্ষমাশীল আল্লাহ অবশ্যই আমাদেরকে মাফ করবেন আল্লাহ আমাদের অবশ্যই মাফ করবেন কারণ আল্লাহ হচ্ছে ইন্নাহ কানা তওয়াবা নিশ্চয় তিনি হচ্ছেন অতি তওবা কবুলকারী আল্লাহ হচ্ছেন তওয়াব মানে বেশি বেশি তওবা কবুল যখন তওবা করে মাপ চাই আল্লাহ এগুলোকে ক্ষমা করে দেন মাফ করে দেন তো আরেকটি বিষয় আমি বলি আলোচনা শুরু করার আগে যে আগের যুগে যারা ছিল তাদের চাইতে বর্তমান যুগের মানুষের গুনার হার আরও বেড়ে গেছে এখন এমন এমনভাবে আমরা গুণা করি যে এটা আগের লোকেরা কল্পনাই করেনি যেমন মোবাইলের মাধ্যমে আমরা এখন গুণা করছি অনেকেই হ্যাঁ ইউটিউব খুললে এতে ভালো মন্দ সব কিছু আছে কিন্তু ভালোটা কয়জন দেখে হ্যাঁ কোরআন এবং হাদিসের আলোচনা কয়জন শুনে শুধু মানুষের প্রবৃত্তি যা চায় মন চা যা চায় সেইভাবে ইউটিউবের মাধ্যমে গুণা করে কিন্তু এগুলো এই প্রকার লোকের সংখ্যা বর্তমানে বেশি আছে আবার অনেকে আছেন যারা মাসাল্লাহ করেন এবং হাদিসের আলোচনা শুনে নিজের ইমান আকিদা বিশ্বাসকে মজবুত করছেন শিরিক বেদা ছেড়ে দিয়ে সুন্নাত তৌহিদকে গ্রহণ করছেন ভালো মন্দ দুটাই আছে তো আগের লোকেদের মধ্যে এগুলো ছিল না তারা এই গুণাগুলো জানতো না এখন ফেসবুকে গুণা হয় মানুষ হ্যাঁ ফেসবুকে আপনি তো শেখ শেখদের বক্তব্য প্রচার প্রসার করেন এতে নেকি পাবেন কিন্তু কয়জন করে এই প্রচার প্রসার করা কাজ খুব কম সংখ্যক লোক করে হ্যাঁ ফেসবুকের মাধ্যমে হয়তো কোনো মহিলার মানে নম্বর পাওয়া গেলে আপা কেমন আছেন এই করতে করতে কত কি শুরু হয়ে যায় এমন এমন পাপ শুরু হয় যেটা আগের যুগের লোকেরা করতো না তো আমাদের উচিত হবে যে আমাদের যে পাপগুলো হয়ে যায় গুনাগুলি হয়ে যায় তার জন্য আল্লাহ রাবুল আলমিনের কাছে ক্ষমা চাইতে হবে আর দেখুন আপনি যে আপনি যেই রুমে বসবাস করছেন অনেক সময় আপনার পাপের কথা ওই আপনার রুমমেটও জানে না হ্যাঁ অনেক মনে করে আপনি সিনেমা দেখছেন গান বাজনা শুনছেন যদি কোনো লোক রুমে প্রবেশ করে চট করে আপনি বন্ধ করছেন আল্লাহর ভয় নাই ভয় আছে কার এই লোকটার যে ওই যদি আমাকে দেখে তো কি বলবে যে আমি দাওয়া সেন্টারে যাই আমিও ভালো কাজ করি আবার আমি এই কাজগুলো করি ওই লোকের ভয় আছে হ্যাঁ কিন্তু আল্লাহর ভয় থাকলে এই পাপগুলো হতো কি না হতো না তো এখন পাপ অহরহ মানুষ করছে হচ্ছে তো আমাদেরকে পাপগুলি ছেড়ে দিয়ে ছোট হোক আর বড় হোক কিছু পাপ আছে তবা করা আবশ্যক কিছু আছে তবা ছাড়া এমনি উজু করলে বিভিন্ন নেকির কাজ করলে মাফ হয় আপনাকে সর্বপ্রকার পাপ থেকে আল্লাহর কাছে তবা করতে হবে রিয়াজুসলিন একটি কিতাব আছে আরবিতে বাংলা অনুবাদ হয়েছে সেটাতে লেখা আছে আর তওবা তো ওয়াজিবাতুন আলা কুল্লে তও বা প্রত্যেক গুণাজন আবশ্যক যে কোনো গুণা আপনার হতে পারে কাবিরা হোক সাগিরা ছোট বড় যা কিছু গুণা হয়েছে আপনি এর জন্য আল্লাহ রাবুল আলমিন কাছে তওবা করবেন এবং আল্লাহ রাবুল আলমিন অমিনদেরকে মোত্তাকিনদেরকে তওবা করার আদেশ করেছেন আল্লাহ রাবুল আলমিন মোত্তাকিনদেরকে যারা বিশ্বাসী যাদের ইমান আছে আল্লাহর প্রতি আন্তুমেনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কাদারে খাইরি ওয়াশারি সাহেব মুসলিমের আট নম্বর হাদিস জিবরিল হাদিসে আমরা পড়েছি তো যাদের ইমান আছে ইমানদার হওয়ার পরেও আল্লাহ রাবুল আলমিন এই মমিন মুসলিমদেরকে সম্বোধন করে বলেছেন ইয়া অতুবু আল্লাহ জামিয়ান আইহাল মেনুন আল্লাহ আল্লাহ কুম তুফলেউন সুরা নূরের একত্রিশ নম্বর আয়াতে যেমন তিরিশ এবং একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলমিন পুরুষ এবং নারীদের পর্দার বিষয়টা আলোচনা করেন দৃষ্টি কীভাবে থাকবে কোন দিকে দেখবেন কি ইত্যাদি আলোচনা করার পরে আয়াতের একেবারে শেষ অংশে আল্লাহ বলছেন অতুবু এল্লাহ জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন তাহলে মমিনদেরকে আল্লাহ রাবুল আলমিন তওবা করতে আদেশ করেছেন মমিনদেরকে আল্লাহ তওবা করার আদেশ করেছেন অনেক সময় আমরা মনে করি যারা মুশরেক কাফের যারা শির্ক বেদাতে ডুবে ডুবে আছে শির্ক বেদাতে লিপ্ত আছে তারাই শুধু তওবা করবে কিন্তু ভুল ধারণা তওবা প্রত্যেক ব্যক্তিকে করা দরকার মমিনকে আল্লাহ বলছেন এবং আপনারা জানেন যে আল্লাহ রাবুল আলমের তার নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লামের আগের পরের সমস্ত গুণা মাফ করার পরেও তিনি একশো বার করে কি বলতেন আস্তাক ফেরুল্লাহ ও আতু বইলে রব্বে ফেরলি অতুবা আলাইয়া ইন্নাকান্তা তওয়াবুর রাহিম কে বলতেন যার আগের পরের সমস্ত গুণা মাফ হয়েছে সাইয়দুল আম্বিয়া রসুল সমস্ত নবীগন্ধের সর্দার তিনাকে আল্লাহ বলছেন তিনি এইভাবে একশো বার করে তবা ইস্তেক পার করতেন তাহলে আমরা যারা মুসলিম মমিন আছি আল্লাহ আমাদেরকেও আদেশ প্রদান করেছেন আর তওবা করা সবচাইতে বড় উপকার হচ্ছে লাভ হচ্ছে যে আপনি দুনিয়া এবং আখেরাতে সফল কাম হতে পারবেন দুনিয়া এবং আখেরাতের সার্বিক কল্যাণ যদি আপনি সফলতা চান যে আমি সার্বিক কামিয়াব হব সফল কাম হয়ে যাব তাহলে আপনাকে আল্লাহর কাছে তওবা করতে হবে তার তওবা ইস্তেকবার সবচাইতে বড় উপকার কি যে আপনি দুনিয়া এবং আখেরাতে সফল কাম হতে পারবেন আপনি সার্বিক সফলতা অর্জন করতে পারবেন তওবা ইস্তেকফারের মাধ্যমে আল্লাহ রাবুল আলমিন এই কথাই বলছেন সুরানুর একত্রিশ নম্বর আয়তে ওয়াতুবু ইলাল্লাহ জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন হে ইমানদারগণ হে বিশ্বাসীগণ তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো কার কাছে তওবা করো আল্লাহর কাছে তাহলে মানুষের কাছে তওবা করার কোনো বিধান সরিয়েতে নাই হুজুরের কাছে তওবা করলেন যে হুজুর আমার গুহাটা আপনি মাফ করিয়ে দেন পরে মৌলানা সাহেবকে বলেন মৌলানা সাহেব আমার গুণটা মাফ করিয়ে দেন এই সুযোগ কিন্তু সরিয়েতে নেই আল্লাহ কি বলছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন হে ইমানদারগণ হে মুমিনগণ তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো কার কাছে আল্লাহ রাবুল আলমিনের কাছে তাহলে আয়াতে এই অংশে কি বোঝা গেল যে আল্লাহ রাবুল আলমিন মমিন সকল মমিনকে তওবা করতে বলেছেন ঠিক না তওবা করতে বলেছেন লাল্লাকুম তুফলে হুন উদ্দেশ্য কি যাতে করে তোমরা সফল কাম হতে পারো লাভবান হতে পারো সার্বিক সফলতা অর্জন করতে পারো আল্লাহ এই কথাই বলছেন আল্লাহ চাচ্ছেন যে বান্দাকে জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহ চাচ্ছেন যে বান্দা দুনিয়াতে যা পাপ অন্যায় করেছে এগুলোর ক্ষমা আমার কাছে জান্নাতে যাক এটাই আল্লাহ চাচ্ছেন এই জন্য আল্লাহ বলছেন লা আল্লাকুম হুন তাহলে আপনি এই আয়াত দ্বারা স্পষ্ট প্রমাণ পেলেন যে যে ব্যক্তি দুনিয়া এবং আখেরাতের সার্বিক সফলতা চাই কল্যাণ চাই সে ব্যক্তি যেন নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে তহবা করে তওবা ইস্তেকফারের সবচাইতে বড় উপকারিতা কি বললাম দুনিয়া এবং আখেরাতে সফল কাম হওয়া যাবে যে ব্যক্তি সফল কাম হতে চায় দুনিয়া এবং আখেরাতে সাকসেস হতে চায় সফলতা অর্জন করতে চায় সে যেন আল্লাহর কাছে বেশি বেশি তওবা ইস্তেকফার করে এই কথা আল্লাহ বলছেন অতুবু ইলাল্লাহ জামিয়ান আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন তাহলে তওবা এবং ইস্তেকফারের সবচাইতে বড় ফায়দা হলো কি দুনিয়া এবং আখেরাতে সফলতা অর্জন করতে পারবেন যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করবেন দুনিয়া এবং আখেরাতে সার্বিক সফলতা অর্জন করতে পারবেন কার মাধ্যমে তওবা ইস্তেকফারের মাধ্যমে এটা হচ্ছে সবচাইতে বড় ফায়দা